কেন কালার নিয়ে কিলাকিলি করো সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি ওয়াহাবি তাহলে মরণকালে সবুজ কালারের কাফন পরে মর এরে আল্লাহর কাফনের কালারও সমান কবরের সাইজও হবে সমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো সবার কাফন তিনটা কবরের হালাত সাইজ কবরে মাটি দিয়া বিদায় যখন নিয়ে যাবে সবাই প্রশ্ন করার জন্য ফেরেস্তা আসবে দুইজন আমার কবরও যেমন আপনার কবরও তেমন আপনাকে যেমন তিনটা প্রশ্ন করা হবে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে একই প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে তুমি কোন দলের দালাল কথা বলে না সবার জন্য প্রশ্ন সমান তুমি কোন পীরের মুড়ি পরিচয় ছিল না আমি কোন দল করি আমি কোন পীরের মুরিদ আমি কোন বংশের সন্তান আমি কটিপতি নাকি গরিব যাওয়ার বেলায় কিন্তু লেখা থাকবে না কাপনের প্যাকেট যখন আমাকে করে দেওয়া হবে আমি পীর না মুরিদ বক্তা না শ্রোতা ইমাম না মুসল্লি আমি ধনী না গরিব কবরে গেলে কারো কপালে কোনো লেখা থাকবে না কোন লেখা থাকবে না তুমি কোন দল করেছো কোন কোন তরিকায় চলেছ তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও দুনিয়াতে এই তিনটা জিনিসের জবাব ঠিক করিয়া যাও ওই দল করো না করো এ নিয়ে কোনো কবরে হিসাব নাই হিসাব হবে তোমার রবের সাথে পরিচয় ঠিক মতো করছো কিনা বলো দুই নাম্বার ধর্মের সাথে পরিচয় ঠিক মতো আসিল কিনা বলো তিন তিন নাম্বার মায়ার নবীর সুন্নতের আমল করেছ কিনা বলু তোমার হায়াত আর কত মাত্র তিরিশ বছরের কোঠায় তুমি ঘোর পাক খাচ্ছ এখনো তিরিশ হয় নাই হয়তো পঁচিশ ছাব্বিশ সাতাশ এর নিচে উপরে তিরিশ কেউ দোকানদারি করো কেউ ব্যবসা করো কেউ কলেজে পড়ো তোমার মা বাবায় ঘাম ফালাইয়া টাকা পয়সা জোগাড় করে তোমাকে দেয় টার্গেট তোমাকে ডাক্তার বানাবে তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে তোমাকে একজন দার্শনিক বানাবে তোমাকে একজন বড় ডাক্তার বড় এমপি বড় মন্ত্রী বড় ডিসিএসপি বানাবে মা বাবার দিল ভাঙ্গা বড় আশা ওই মা বাবার ঘাম ঝরানো কান্না আর টাকা ব্যয় করে তুমি লেখাপড়ার মাঝে আসিয়া এখন তোমার লেখাপড়া বাদ দিয়া নিজে তো মোটেও আমল করতে পারো নাই বরং অন্যদের পেছনে লেগে তোমার আমল নষ্ট গুণা কামাই করো তোমার লেখাপড়ার ঘর আগু তোমাকে কোন পাগলে লেখাপড়ার সুন্দর রাস্তা থেকে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 অন্যরা তোমাকে আপন আপন বলে যত ডাক দেয় পেছনে খুঁজে দেখবা সবাই স্বার্থব কিন্তু টুপিওয়ালারা তোমাদের যে ডাকে মহাব্বত করে কোনো স্বার্থ নাই শুধু জাহান নাম থেকে বাঁচানোর জন্য এর যুবক আল্লাহর গোলাম মদিনার নবী বলেছেন যুবকের দ্বারা ইসলামের খ্যাতমত হয়েছে অনেক বেশি অযুবক ভাই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 ব্রেনের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 কোন পক্ষ বিপক্ষ নিয়ে খবরদার হয়তো তুমি এক পক্ষকে খুশি করবা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 যে এই এই এই এই বেয়াদুবির কারণে ওই ব্যক্তি এই গজবের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আমি কি আমার স্বার্থের জন্য বললাম অজীবন ভাই অনুরোধ করে বলছি নিজের জীবনটাকে ফুলের মতো বানাও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 একদল আকিদা হলো আল্লাহ সব জায়গায় নাই কোথায় আছে বলে আর সে আজিমে আর দল কয় আল্লাহ নাই মানি আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির আমার নবীও একদল সারিছে আর দল বাড়াইছে সারাসারির দল ও গোমরা বাড়াবাড়ির দল ও গোমরা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 আল্লাহর কোরআনটাকে ধারণ করে নাও সিনায় ঢুকাও আল্লাহর কোরআন এমন এক বরকতের কালাম এই কোরআন যে ঘরে থাকবে ওই ঘরটার বড় দাম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

এটা এমন একটি কিতাব যে কিতাবের একটা অক্ষর পড়লে দশ নেক কয় না এই কোরআন দ্বারা ধারণ করলো হাফেজে কোরআন এই কোরআনের ফ্যাক্টরির নাম মাদ্রাসা কোরআনের সম্মান করলে যেই পরিমাণ স্বভাব এ কোরআন যেই জায়গায় থাকবে ওই জায়গাটার সাথে সম্পর্ক রাখলেও সেই পরিমাণ ফজিলা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 চূড়ান্ত দাবি তাহলে এই সমাজের যুবক যুবতীরা মারাত্মক অপরাধ থেকে বেঁচে যাবে কোরআনের বরকতে ইনশা এনে নবীর উম্মতের দান এই কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকাও সম্মান করো কোরআনটাকে মোহাব্বত করো সম্মান করো কোরআনওয়ালাকেও সম্মান করো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 তবে আমি যেই ওয়াদাটা আপনাদের করাইতে চাই সেটা হলো জীবনে কোনো দিন কারো বর্দোয়া নেওয়ার চেষ্টা করবেন না জীবনে যা করবেন এমন কাজ করবেন না যেই কাজে কেউ বরদোয়া করে চাই আপনার ছোট ভাই হোক চাই আপনার বড় হোক চাই আলেম হোক আলেম না হোক অন্তত এমন কাজ আপনি করবেন না যেই কাজে কেউ বরদোয়া করবে বরদোয়ার ভাগই হবেন না পারবেন ইনশাল্লাহ পারবেন আর কপালে যদি বিয়া থাকে জানি না আছে কিনা যদি থাকে একটাও আদা কোরআন পড়নেওয়ালা সারা কোনো মাইয়া বিয়া করবেন না পারবেন ইনশাল্লাহ কিন্তু এই মাইয়া পাইবেন যে নিয়ত করে রয়েছেন যে বিদেশের ভিসা নিব তাহলে ওই কপালে তো কোরআনওয়ালা আসবে কিনা আল্লাহ ভালো জানেন কুমিল্লাতে এই ব্যারাম নাই এই ক্যান্সার থেকে গোটা জাতিকে হেফাজত করুন কোরআনওয়ালা মেয়ে চাই মা বাবারাও সন্তানকে বিবাহ করাবেন কোরআনওয়ালা সন্তানের কাছে মেয়ে দিবেন ছেলের জন্য কোরআন পড়নেওয়ালা মেয়ে নিয়ে আসবেন তাহলে আপনার ঘর হবে বেহেস্তের বাগান রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন তাহলে কারো বরদোয়া নিব না আর একটা কথা মাঝখানে কি বলছি ফুলের জীবন তৈরি করতে হলে তিনটা কথা মোবাইলের আপন বানানো যাবে না দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না তিন নাম্বার কোন মুরব্বীদের সাথে বেয়াদুবি করা যাবে না ও যুব জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি আজকে তওবা করে নেও এখানে যারা বসছেন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে আছে নাই নাই জানি না এমন জায়গায় গিয়ে কান্নার আওয়াজ বলে হুজুর বয়ানে আসার সময় রাস্তায় এক সিনিন হয়ে একদল যুবক মরে গেল আর এক জায়গায় কান্নার আওয়াজ মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় এক সিনিন হয়ে একদল ইন্তেকাল হয়ে গেল ওরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে তওবা করে নাও গলায় চুরি আসবে আর কোনোদিন গুণা করব না নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলে মোলামা আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না নবীর তরিকা মতে সুন্নাত অনুযায়ী চলব কোরআনটা পড়া শিখব আমল করব নামাজ পড়ব তওবা করার যদি নিয়ত হয় খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবাই সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করেন